আজকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখব এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো সময় ধরে চলতে থাকা অতীতকাল এর ইতিবাচক গঠন হলো subject plus had plus been plus verb plus ING plus object এর একটি উদাহরণ হলো he had been cheating people for two years মানে তিনি দু বছর ধরে লোক ঠকাচ্ছিলেন এখানে হলো হি হলো সাবজেক্ট হ্যাট হ্যাট বসেছে বিন বিন বসেছে চিট মানে ঠকানো চিট এর সাথে আইএনজি যুক্ত হয়েছে চিট হলো একটি ভার পিপল ফর টু ইয়ার্স এইসব হলো অবজেক্ট এরপর আমরা যাব নাবাচকে এর গঠন হবে subject plus had plus not plus been plus verb plus ING plus object এর একটি উদাহরণ হলো we had not been playing football before you came মানে তোমরা আসার আগে আমরা ফুটবল খেলেছিলাম না এখানে উই হলো সাবজেক্ট হ্যাড নট বিন বসে গেছে প্লে মানে খেলা করা প্লে একটি ভার্ব তার সাথে আইএনজি যুক্ত হয়েছে ফুটবল বিফোর ইউ কেম এটা হলো অবজেক্ট এরপর আমরা যাব প্রশ্নবাচকে এর গঠন হবে had plus subject plus been plus verb plus ING plus object শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এর একটি উদাহরণ হলো had you been playing before you came মানে আমরা আসার আগে কি তোমরা খেলছিলে এখানে ইউ হলো সাবজেক্ট প্লে মানে খেলা করা প্লে একটি ভার্ব তার সাথে আইএনজি যুক্ত রয়েছে বিফোর উই কেম হলো অবজেক্ট এরপর আমরা যাব না প্রশ্নবাচক নাউন এর গঠন এই গঠনটি হলো had plus not plus subject plus been plus verb plus ING plus object শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এর একটি উদাহরণ হল had not Nirmal been reading in the same class for three years মানে তিন বছর ধরে কি নির্মল একই ক্লাসে পড়ছিল না এই বাক্যটিতে নির্মল হলো সাবজেক্ট রিড মানে পড়া রিড হলো ভার্ব তার সাথে আইএনজি যুক্ত হয়েছে in the same class for three years এই সম্পূর্ণ বাক্যটি হলো অবজেক্ট এরপর আমরা যাব না প্রশ্নবাচক প্রোনাউন এর গঠন এই গঠনটি হলো had plus subject plus not plus been plus verb plus ING plus object এর একটি উদাহরণ হলো had they not been fishing before the rain came শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এর মানে হলো বৃষ্টি আসার আগে কি তারা মাছ ধরছিল না এখানে দে হলো সাবজেক্ট ফিশিং হলো ভার তার সাথে আইএনজি যুক্ত হয়েছে বিফোর দ্য রেন কেম হলো অবজেক্ট বাড়ির জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া থাকলো যা নেক্সট ভিডিওতে সলভ করে দেওয়া হবে সামনের ক্লাসে কিছু হোমওয়ার্ক ছিল বাড়ির জন্য যা এখন আমরা সলভ করব দেখো এক নম্বর প্রশ্নে সূর্য ওঠার পর আমি বিছানা থেকে উঠেছিলাম এখানে উঠেছিলাম মানে কাজটি শেষ হয়েছে কিন্তু শেষে ছিলাম কথাই রয়েছে মানে পাস্ট টেন্সে রয়েছে তো সুতরাং বাক্যটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে এই নিয়ম অনুসারে বাক্যটির গঠন হবে I rose from my bed after the sun had risen এরপর দেখো দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে আছে যে যখন বৃষ্টি নামলো তখন আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম এটাও ইতিবাচকে রয়েছে কিন্তু গিয়েছিলাম মানে পাস্ট টেন্সে রয়েছে আবার এটা কন্টিনিউয়াসে রয়েছে এর গঠন অনুসারে বাক্যটি হবে I had reached home when the rain came on তৃতীয় প্রশ্নে দেখো যে তোমার মতো অবস্থায় পড়লে আমি পদত্যাগ করতাম তো এই বাক্যটিতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতীতকালে কোনো কাজের উপর আরেকটি কাজের পরিণতি নির্ভর করে মানে তোমার মতো অবস্থায় পড়লে আমি পদত্যাগ করতাম হ্যাঁ তোমার মতো যদি আমি অবস্থায় পড়তাম তাহলে আমি কিন্তু সেই পথ ত্যাগ করতাম একটা কাজের পরিণতি লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের বাক্যগুলিতে কুড হ্যাপ উড হ্যাপ মাইট হ্যাপ ব্যবহৃত হয় এই গঠন অনুসারে বাক্যটি হবে had I been in your position comma I would have resigned এরপর দেখো চার নম্বর প্রশ্নে এখানে আছে যে সে বাড়ি ফিরতে না ফিরতেই তার বাবা তাকে ডেকে পাঠালেন দেখো এই ধরনের বাক্যে no sooner then hardly when ব্যবহৃত হয় তো এই গঠন অনুসারে বাক্যটি হবে no sooner had he returned home then his father sent for him তো বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ